বর্তমান সময়ে দেশে গিয়ে আটকে আছেন অনেক প্রবাসী সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা ব্যাপকভাবে আশঙ্কায় ভুগছেন যে আসলে সংযুক্ত আরব আমিরাতে টিকা গ্রহণ ছাড়া যেতে পারবে কিনা এই পরিপ্রেক্ষিতে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বাংলাদেশ সরকারের কাছে বিপুল পরিমাণ টিকা এসেছে তো প্রবাসী বাংলাদেশিদের একটাই আকুতি বাংলাদেশ সরকারের কাছে যদি বাংলাদেশে প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাগুলি দেওয়া হয় তাহলে প্রবাসীরা যে আশঙ্কায় ভুগছেন সেই আশঙ্কা মুক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাতে পারবেন যদি বাংলাদেশ সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের জন্য এই ব্যবস্থাটুকু করেন তাহলে অন্ততপক্ষে হাজার হাজার প্রবাসী উপকৃত হবেন এবং তারা সংযুক্ত আরব আমিরাতে গিয়ে এবং প্রবাসী গিয়ে তারা অন্ততপক্ষে রেমিটেন্স প্রবাহটা স্বাভাবিক রাখতে পারবেন আমিও একজন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশি যে বর্তমানে আমি বাংলাদেশে অবস্থান করছি আমাদের দেশে অনেক প্রবাসী এসেছেন দেশের মধ্যে করোনা ভ্যাকসিন ছাড়া এখন আমিরাত সরকার একটা নিয়ম করেছে যে যারা ভ্যাকসিন নেয় নাই তাদেরকে অন্য অন্য দেশের মতো অন্য অন্য দেশের মধ্যে যেগুলো ফ্লাইট করছে তারা ভ্যাকসিন ছাড়া যাওয়ার জন্য পারমিশন দিচ্ছে না হয়তো আমাদের দেশেও যে কোনো টাইমে ফ্লাইট খুলতে পারে আমাদের বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা আইডি কার্ড করা সম্ভব না তো সেক্ষেত্রে আমরা এখান থেকে অনুরোধ করব যে যে সকল প্রবাসীরা বর্তমানে দেশে আছেন তাদের যেহেতু আইডি কার্ড তাদের কাছে নেই অবশ্যই তাদেরকে তাদের পাসপোর্ট দেখিয়ে এবং পাসপোর্টের যে তাদের তথ্য প্রমাণ আছে পাসপোর্টের তথ্য প্রমাণের ভিত্তিতেই তাদেরকে যেন ভ্যাকসিনটা প্রয়োগ করা হয় আমিরাত সরকারের আইন অনুসারে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের নিষেধাজ্ঞা থাকায় আমিরাতগামী সকল ধরনের ফ্লাইট আপাতত বন্ধ রয়েছে একইভাবে অনেক দেশের ফ্লাইটও বন্ধ রয়েছে আমিরাত সরকার যে সকল দেশের ফ্লাইট খোলার ঘোষণা দিয়েছে আমিরাতের গণমাধ্যমে জানা গিয়েছে যারা ভ্যাকসিন নিয়েছেন কেবল সেই সব যাত্রীরাই আমিরাতে প্রবেশের অনুমতি পাবেন বাংলাদেশের সঙ্গে ফ্লাইট সংক্রান্ত কোনো খবর এখনও পাওয়া যায়নি তবে দেশে গিয়ে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী অনেকেই টিকা নিতে সমস্যা হওয়ায় সে সকল প্রবাসীরা উপযুক্ত কর্তৃপক্ষ তথা বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন ভ্যাকসিন সম্পন্ন করার মাধ্যমে আমিরাত সরকার প্রবেশের অনুমতি দিলে ফ্লাইট খোলার সাথে সাথেই আমিরাতে প্রবেশ করতে পারে মূলত প্রবাসীরা কোথায় থেকে এই ভ্যাকসিন গ্রহণ করবে এ ধরনের একটা প্রচার অভিযান যেন সরকারের পক্ষ থেকে করা হয় কেননা বর্তমানে যে সকল প্রবাসীরা দেশে আটকে আছেন তারা হন্যে হয়ে ঘুরছেন যে হসপিটালের যোগ আবার হতন হয়ে যায় মামা শিশু হসপিটালত এইভাবে মানে তারা দুইটি দুইটি আর নেতা করি কিন্তু ঠিকভাবে মারে নেবার প্রবাসীবে যদি পরিবারের যদি অনর ফার মাল দিয়ে যদি ফুসে করি নফসাইজ হয় তাহলে প্রবাসী পরিবারই বেকিউতুন মুসলিন একজন প্রবাসীর কর্মসংস্থান অনিশ্চিত হয়ে যাওয়া মানে ও ওই ওই প্রবাসী সরাসরি একটি পরিবারের জন্য বোঝা হয়ে যাওয়া আর পরিবারের জন্য বোঝা হওয়া মানে হচ্ছে সে দেশের জন্য বোঝা হয়ে যাওয়া আমরা সরকারের কাছে আবারও অনুরোধ করব যে প্রবাসীদের অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে যেন ভ্যাকসিন দিয়ে তাদেরকে দ্রুত কর্মস্থলে ফেরার ব্যবস্থা করা হয় টিকিট এসপেরেগি ও তিন চারবার ট্রাই হয়েছি বাংলাদেশের মধ্যে ভ্যাকসিন লাই ন পারে যে যেখানে সম্মতি এরা কুলিত পারে তো আমি নিউজ শুনি আসলে যারা দেশত আছে ওরা তো মনে হয় ইয়ে, ইয়ে, যে কোনো একদিন দেখতে পারে ভ্যাকসিন কিন্তু যারা প্রবাসী আছি প্রবাসী আমরা একটু বেশি ভালো এখন যারা আমাদের আত্মীয় স্বজন বা যে প্রবাসীরা দেশে আছেন যদি ভ্যাকসিন নিয়ে না থাকেন অবশ্যই আমরা জানি হয়তোবা আমিরা সরকার ওনাদেরকে এখানে প্রবেশের অনুমতি দিবে না তাই বাংলাদেশ সরকার এবং উপযুক্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন যারা প্রবাসীরা বাংলাদেশে রয়েছেন তাদের অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন বা টিকা নেওয়ার সুবিধা দেন এতে করে একজন প্রবাসী যদি প্রবাসে ফিরে আসে তিনি আমাদের দেশের জন্য বোঝা হবেন না কারণ আমরা জানি একসময় এই ধরনের সমস্যার কারণে দীর্ঘ সময় ফ্ল্যাট বন্ধ থাকার কারণে বাংলাদেশ বাংলাদেশি অনেকেই ভিসা হারিয়েছেন বা তিনি তার কর্ম হারিয়েছেন প্রবাস থেকে এই দুঃসময়ে তিনি শুধু তার পরিবারের জন্যই না এমন একজন প্রবাসী বোঝা হয়ে যান আমাদের বাংলাদেশের জন্য তো আশা করছি বাংলাদেশ সরকার এই বিষয়ে অবশ্যই সুদৃষ্টি দিবেন